ভুমর মিলো গরি আশা বুকু জুরি না যাবা তোরি দূর নিলে তোমার লাগি পরহ লাগি সপোন করে তোমার লাগি পরহ লাগি সপোন করে সপোন হরে তোমার লাগি পরশ লাগি সপোন হরে দুচকুতে কোলাহতে উমৰমিল গৰি আশা বুকু জুৰি নাযাবা তৰি দূৰলিলে তোমাৰ লাহি পৰহ লাগি সপোন সৰে তোমাৰ লাহি পৰহ লাগি সপোন সৰে মরামি নগরী আশা বুকু জুরি নাদাবা তরি দূর নিলে তোমার লাগি পরহ লাগি সপোন করে তোমাৰ লাহি পৰহ লাগি সপোন কৰে